hello viewers how are you আশা করি সবাই ভালো আছে আমরা আজকে ওয়ালটন আমাদের বাজারে ফোন এনেছে কি ফোন আমরা ব্যবহার করতে পারি সেগুলা দেখব তো চলুন শুরু করা যাক আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজারে ঢুকে হতে ওয়ালটন ওয়ালটন লিখে সার্চ দিই পল্টন লিখে সার্চ দিলে আমরা তিন নম্বরে পাই স্মার্টফোন তো স্মার্টফোন এখানে ক্লিক করলে প্রথমেই আমরা অল্টনের ইন্টারফেসটা পেয়ে যাই সেখানে S eight mini the gaming warrior তো এইটা ফোন তারপরে আরও কিছু ফোনের ছবি তারা ফ্রন্টে দিয়ে রাখছে এইগুলা এরপরে আমরা দেখে আসি তাদের কি কি ফোন আমাদের বাজারে আছে তো প্রথমেই আমরা লো রেঞ্জ বা প্রথম থেকে শুরু করি প্রথমেই প্রিমো ই টুয়েলভ এটার দাম চার হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যাশব্যাক অফার দিবে তারা পাঁচশো টাকা এরপরে তারপরে পরবর্তী অবস্থানে আছে প্রিমো ই এফ টেন ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যাশব্যাক অফার দিবে চোদ্দোশো টাকা পরে প্রিমো এফ টেন পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা অ্যাভেলেবেল ইন থ্রি ভেরিয়েন্ট মানে তিনটা ভেরিয়েন্ট এটা পাওয়া যাবে প্রিমো এফ নাইন পরে প্রিমো জি এইচ টেন আট হাজার তিনশো নব্বই টাকা প্রিমো জি এম ফোর সাত হাজার চারশো নিরানব্বই টাকা প্রিমো জি এইচ ইলেভেন নয় হাজার নিরানব্বই টাকা ক্যাশব্যাক অফার দিবে নয়শো নয় টাকা তারপরে প্রিমো এইচ নাইন সাত হাজার তিনশো নিরানব্বই টাকা তারপরে প্রিমিও এইচ টেন তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আবার প্রিমো এইচ এম সিক্স আট হাজার দুইশো নিরানব্বই টাকা ক্যাশব্যাক অফার সাতশো টাকা থাকবে প্রিমো এন ফাইভ তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রিমো এন এক্স সিক্স পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে প্রিমো এন এফ ফাইভ নয় হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যান্ড প্রিমো আর এইট এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রিমো আর এক্স এইট পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা খুবই গর্জিয়াস লুকিং প্রিমো আর এক্স এইট মিনি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা প্রিমো আর এক্স নাইন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আছে প্রিমো এস এইট মিনি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা six GB variant and Primo S eight বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা প্রিমো জেড এক্স ফোর চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং latest upcoming ফোন যেটার দাম এখনো ডিক্লেয়ার হয়নি সেটার নাম হচ্ছে প্রিমো আর এইট ফোনটা কত টাকাতে আসবে সেটা বলা যাচ্ছে না এটাই ছিল আমাদের আজকের টপিক তো বাংলাদেশের বাজারে যে কোনো জায়গায় যে কোনো আপনি ওয়ালটন ডিলার শপে গেলে এই ফোনগুলো কালেক্ট করতে পারবেন সবাই থাকবেন ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ আলাইকুম